ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক ভুল করেছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো এই হামলার পর রুশ প্রেসিডেন্ট বর্তমান সারা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছেন বলেও দাবি করেছেন তিনি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ইউক্রেনে রুশ সাময়িক অভিযান শুরুর শততম দিন শুক্রবার এই মন্তব্য করেছেন ফার্সি প্রেসিডেন্ট ফরাসি অঞ্চলের সংবাদ মাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে ম্যাকো বলেন আমি মনে করি এবং আমি তাকে বলেছিলাম দেশের জনগণের জন্য নিজের জন্য এবং ইতিহাসের জন্য এটি একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন আমি মনে করি এই হামলা চালিয়ে তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন ম্যাকো আরও বলেন তিনি তার কিয়েভ সফরের সম্ভাবনাকে বাতিল করেননি গত চব্বিশে ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনের বিশ্বের সাময়িক অভিযান শুরু করে রাশিয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে দেশটি ছেড়ে পালিয়েছে লক্ষ লক্ষ মানুষ সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি বলেন তারা দেশের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার হাতে তবুও তারা হেরে যায়নি বলে আশা করছেন জয়ী হবেই বলে তারা ধারণায় আছে এখনও